আমি ভবে তারে কেন পাইলাম না জানলে ভবে পাইলাম না আসা যাওয়া বাজার পর হইয়া যায় সব দোকানদার আমি অধ যাইতে পারলাম না ও সখী গো পারে মথুরার বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি অধম যাইতে পারলাম না আমি লাভে বাও পাইলাম না রে আমি বেচান Salam show me সেই ফল খাইয়া ধরল বিষে আমায় ফল খাইয়া ধরল বিষে বিষের জ্বালায় প্রাণ বাঁচে নাই আমার বিষের সখী গো সখী গো সখী গো না চালান খাইয়া হইলাম ঘরে না আমি নিয়ে এলাম ষোলো আনা ব্যাপারী চেনায় তার চিন্তা ভাবনায় জন চেনায়